মেট্রোপলিটন ইউনিভার্সিটি অথবা হাঙ্গেরিতে অ্যাপ্লাই করতে চান মনে হলো যে দেওয়া উচিত কারণ আমি নিজেও অ্যাপ্লিক্যান্ট রিজবি ভাই আমাকে সব কিছু আমারটা প্রসেস করে দিয়েছে তো আজকে যে বিষয়গুলো আমি আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে কিভাবে অ্যাপ্লাই করবেন কিভাবে অ্যাপ্লাই করার কতদিন পরে আপনাকে ইন্টারভিউ হবে ইন্টারভিউ কতদিন পরে আপনাকে কনফার্মেশন আনকন্ডিশনাল দিবে দেন আপনি কতক্ষণে ইন্টারভিউ হতে পারে তারপরে ওরা আনকন্ডিশনালি কী কী উল্লেখ করে থাকে পেমেন্ট প্রসিডিউরটা কী এই সব বিষয় নিয়ে আলোচনা করব সবার আগে যেটা বলবো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা এবং পুরোপুরি ভিডিওটা দেখবেন যদি পুরোপুরো ভিডিওটা না দেখেন তাহলে অনেক কিছু মিস করবেন যেটা হচ্ছে যেহেতু আমি একটা ইনফরমেশন শেয়ার করব যদি টেনে দেখেন তাহলে হয়তো অনেক ইনফরমেশন মিস হয়ে যাবে প্রথমত আমি শুরু করতে চাচ্ছি কিভাবে অ্যাপ্লাই করতে করবেন আপনারা বুদাপেস্টে আমি যেহেতু বুদাপেস্টে অ্যাপ্লাই করেছি সে তুলনায় আমি বুদাপেস্টি ব্যাপারে কথা বলবো প্রথম কথা হচ্ছে বুদাপেস্টে ওদের যে ইউনিভার্সিটির যে ওয়েবসাইটটা আছে সেটা ভিজিট করবেন আমি আপনাদের লিঙ্ক আমার ডিসক্রিপশানে দিয়ে দেবো ইভেন কিভাবে কি করতে হয় সেটার কিছু স্ক্রিনশট শেয়ার করে দেব প্রথমত ওদের ওয়েবসাইটে যাবেন তারপরে একটা ড্রিম আইডি ক্রিয়েট করবেন ড্রিম আইডি ক্রিয়েট করার পরে ওরা আপনাকে যেই তথ্যগুলো চাবে সে তার ভিতর হচ্ছে একাডেমিক ডকুমেন্টস চাবে আপনার কাছে একাডেমিক ডকুমেন্টসের ভিতরে আছে আপনি যদি অনার্স অথবা অনার্সের জন্য অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে আপনার সাবজেক্ট রিলেভেন্ট যে ইয়াগুলো আছে ইসএসসি e এসএসসি e, এইসব আপনার ইয়া করতে হবে আর যদি আপনি মাস্টার্সের যদি বা প্রোগ্রামের জন্য অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে আপনি তিনটা সার্টিফিকেট থাকবে যেমন এসএসসি এইচএসসি তারপরে আপনি যে কোনো যে প্রোগ্রাম করেছেন আমি করেছি বিবিএ তো সেই অনুসারে সেই মার্কশিট তারপরে একাডেমিক সার্টিফিকেট এগুলো অ্যাটাচ করে দেন আপনি আপলোড দিবেন তারপর আরেকটা রিকোয়ারমেন্ট থাকবে সেটা হচ্ছে আপনার কি বলে এটা ইংলিশ প্রফেসিয়েন্সি সার্টিফিকেট যেটা সেটা আপনি দিবেন যারা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন তাদের হচ্ছে এমওয়াই আছে অনেকেরই তো মেট্রোপলিটন ইউনিভার্সিটি মাস্টার্স প্রোগ্রামের জন্য এমওয়াই অ্যাকসেপ্ট করে এবং আমি যে অফার লেটার পেয়েছি ফাইনাল অফার লেটার সেটা এমওয়াই দিয়েই পেয়েছি সুতরাং আপনারা চাইলে এমওয়াই দিয়ে অ্যাপ্লাই করতে পারেন যদি আপনারা চান তো এমওয়াই দেওয়ার পরে ওখানে আরেকটা যেটা চাবে SO SOP statement of purpose আপনি যে কি কারণে এই ইউনিভার্সিটি চুজ করলেন কেন হাঙ্গেরিতে পড়াশোনার জন্য আপনি ইন্টারেস্ট দেন আপনি এর এর আগে কি কি ছিল এই ধরনের একটা স্টেটমেন্ট এসওপি আর কি যেটা আপনারা অনেকেই হয়তো জানেন যদি আপনাদের কাছে ফরম্যাট না থাকে আমি ইনশাল্লাহ হেল্প করবো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন যে কিভাবে বানায় এটা আমি আপনাদের একটা ফরম্যাট তাহলে শেয়ার করব সেকেন্ড কথা হচ্ছে এটা অ্যাপ্লাই করার পরে ওরা আপনাকে টোয়েন্টি ফোর আওয়ার্স অথবা ফোরটি এইট আওয়ার্স এর ভিতর আপনাকে মেইলের ফিডব্যাক দিবে ওরা আপনাকে অ্যাকসেপ্ট করার যে একটা মেইল দিবে দেন যেটা আছে সেটা হচ্ছে ওদের অ্যাপ্লিকেশন যে এন্ট্রান্স এক্সামটা থাকে মাস্টার্স অফ আপনার গ্র্যাজুয়েশন হোক যে আন্ডার গ্র্যাজুয়েশন হোক দুইটার জন্যই এন্ট্রান্স এক্সাম থাকে তো আমার সাবজেক্ট ছিল হচ্ছে এমএসসি ম্যানেজমেন্ট অ্যান্ড লিডারশিপ এই সাবজেক্টে তো আমাকে ওরা প্রায় অলমোস্ট ত্রিশ মিনিটের মতো কোয়েশ্চেন করেছে কোয়েশ্চেনগুলো ছিল সবই আমার সাবজেক্ট রিলেভেন্ট যেমন আমার সাবজেক্ট রিলেভেন্ট আমি এর আগে কি কোন সাবজেক্টে পড়াশোনা করেছি কি কি সাবজেক্ট ছিল তারপরে আমি কেন হাঙ্গেরিতে আসতে চাচ্ছি হাঙ্গেরি হাঙ্গেরিতে কেনই বুদাপেস্ট আমি চয়েস করেছি বুদাপেস্ট মানে বুদাপেস্টের স্পেশালিটিটি কী কেন আপনি বুদাপেস্টকে চয়েস করলেন আর অনেক ইউনিভার্সিটি ছিল কেন আপনি মনে হলো এক্সেপশনাল এটা বুদাপেস্টের সবচেয়ে বেস্ট সাবজেক্ট কী বা বুদাপেস্টের একটা ইউনিক বিষয় বলতে বলছে তারপর ওদের নিয়ার কিছু কান্ট্রি কী কী আছে সেটা ব্যাপারে ওরা জানতে চেয়েছে তারপর ওদের দেশের সাথে কোন দেশের একাডেমিক বা শিক্ষা কার্যক্রম কম্পেয়ার করবেন আপনি আপনাকে বলবে এটা সিম্পলি আসলে ওভারঅল যদি আমি এক কথা আপনাদের বলি সেটা হচ্ছে ওরা আপনার ইংলিশ প্রফিসিয়েন্সিটা যাচাই করবে এটাই হলো মূল বিষয় আর যারা অন্যান্য সাবজেক্ট আছে তাদের অনেক কোশ্চেন থাকে যেমন তাদের সাবজেক্ট রিলেভেন্ট কোশ্চেন থাকবে ম্যাথ থাকবে সেটা একদম ডিফারেন্ট হবে তো পরীক্ষাটা হয় হচ্ছে জুমে তো আপনারা চাইলে জুমে এন্টার করতে পারেন ওরা লিঙ্ক আগেই দিয়ে দিবে তো এটা করার পরে আমার যেটা লেগেছে twenty four hours almost twenty four আওয়ারের ভিতরে আমি আমার কনফার্মেশন যেটা আছে আনকন্ডিশনাল আর কি কন্ডিশনালি যে অ্যাকসেপ্ট করে তারা ইউনিভার্সিটির পক্ষ থেকে সে মেলটা পেয়েছিলাম আমি তো এই মেলটা পাওয়ার পরে ওখানে ওরা ইনভয়েস দিয়ে দিবে ইনভয়েসের ভিতরে যদি থাকে সেখানে আপনি আপনার tuition fee payment tuition fee দুই সেমিস্টার দিতে হয় এটা অনেকেই হয়তো জানেন যদি না জানেন এই ব্যাপারে যদি আপনাদের কিছু জানা থাকে অবশ্যই জানাবেন আমি আপনাদের পুরোপুরি আমি যে তথ্যগুলো পেয়েছি সেগুলো আপনাদের কাছে শেয়ার করতে পারবো সেকেন্ড কথা হচ্ছে ওরা আপনাকে টিউশন ফির একটা ইনভয়েস ইস্যু করবে যদি আহসান রিজবি ভাইয়ের মাধ্যমে অ্যাপ্লাই করেন বা কোডের তার কোডের মাধ্যমে অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে আপনি এক্সামের আগে যে দেড়শো একশো পঞ্চাশ ইউরো দিতে হয় অ্যাপ্লিকেশন ফিজ বাবদ সেই ফিটা আপনি পরীক্ষা পাশ করার পরে দিতে পারবেন যদি আপনি পরীক্ষা পাশ করেন দেন আপনি এই টাকাটা দিবেন আর যদি পরীক্ষা পাশ না করেন ক্ষেত্রে আপনার দেওয়ার দরকার নাই এটা একটা ভালো ফ্যাসিলিটিস আর আমার মনে হয় এই জন্যই বা বাংলাদেশি না স্টুডেন্টরা ম্যাক্সিমাম সবাই বুদাপেস্টে অ্যাপ্লাই করছে তো আমি একটা কথা বলবো সেটা পরে বলছি যার জন্য এত লেন্দি হচ্ছে মানে কে কেন এত লেন্দি হচ্ছে এটার একটা রিজন আছে ভ্যালিড রিজন আছে সেকেন্ড অপশন হচ্ছে যখন আপনি ডকুমেন্টসগুলো পাওয়ার পরে ইনভয়েস ইস্যু হবে তারপরে তার ভিতরে এনরোলমেন্ট ফি আছে পঞ্চাশটা পঞ্চাশ ইউরো তারপরে আপনি পাবেন হচ্ছে ওদের যে অ্যাপ্লিকেশন ফি দেড়শো অলমোস্ট এটা সাবজেক্টের উপর ডিপেন্ড করে দেন আপনাকে ইনভয়েস ইস্যু করবে ইনভয়েস ইস্যু করার পর আপনি পেমেন্টের একটা ডেডলাইন দেওয়া থাকবে পেমেন্ট ডেডলাইন দেওয়ার পরে আপনি ওদের পেমেন্ট করার পরে আমার পেমেন্টগুলো হচ্ছে এইটা এরকম একটা স্লিপ দেবে ব্যাংক রিসিপ্ট থেকে ও পেমেন্ট করার পরে ওরা আপনাকে অলমোস্ট প্রায় আমারটা প্রায় ছত্রিশ ঘন্টার মতো লেগেছে কনফার্ম করার জন্য যার কারণ ওরা এইটা আবার ফাইন্যান্স টিমকে শেয়ার করে যেটা হয়েছে ওদের যে ফাইন্যান্স ডিপার্টমেন্ট আছে ওরা এটা ইয়া করে আমি যে পিডিএফ কপিটা পাঠাবো ব্যাংক ট্রান্সফারের এই কপিটা পাঠানোর পরে ওরা ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে যখন কনফার্ম করা হয় যে পেমেন্ট অ্যারাইভ হয়েছে দেন তখন আপনাকে ওরা আবার আনকন্ডিশন একদম অ্যাকসেপ্ট একটা ফাইনাল কন্ডিশনাল ফাইনাল যে অ্যাকসেপ্ট করে সেটার একটা লেটার ইস্যু করবে এবং এটার পিডিএফ কপিটা আপনাকে মেইলে পাঠাবে যে মেল আপনার রেজিস্টার্ড করা আছে তো এখানে বলে রাখি বর্তমান সময়ে যেটা হচ্ছে অনেক অ্যাপ্লিক্যান্ট অ্যাপ্লিকেশন জমা পড়েছে বুদাপেস্ট মেট্রোপলিটান ইউনিভার্সিটিতে আমি রিজবি ভাইয়ের সাথে যতটুকু কথা বলছি উনি বলছে ভাই সাতশোর উপরে অ্যাপ্লিকেশান হয়েছে যেখানে ওদের সিট হচ্ছে একশো তো আপনারা একবার কল্পনা করেন একটা ইউনিভার্সিটিতে একশো বিপরীতে সাতশো অ্যাপ্লিকেন্ট জমা পড়েছে তারপরে বাংলাদেশ থেকে যেটা হচ্ছে এখন ম্যাক্সিমাম এজেন্সি বলছে বাংলাদেশে এজ এ ইয়া সরাসরি অ্যাম্বাসি আসছে তো পাসপোর্ট সাবমিট করলেই ভিসা হয়ে যাচ্ছে আসলে এরকমটা যদি হতো সেনজেনের মতো একটা কান্ট্রিতে পাসপোর্ট সাবমিট করলেই ভিসা হয়ে যাচ্ছে বা এমওয়াই থাকলে ভিসা হয়ে যাচ্ছে নট লাইক দ্যাট আসলে এরকম কিছু না আমি বলবো যেহেতু আমার বাস্তব অভিজ্ঞতাটা থেকে বলছি আপনাদের আপনারা একটু একটু ধীরে সুস্থে সব কিছু করেন ইনশাল্লাহ ভালো কিছু পাবেন অবশ্যই ভালো কিছু পাবেন তবে সেটার জন্য আপনার পর্যাপ্ত মেন্টালিটি ফ্রি ইয়া থাকতে হবে প্রিপেয়ার থাকতে হবে কারণ এখন যে পরিমাণ অ্যাপ্লিক্যান্ট আছে অনেকে আমি দেখছি গ্রুপে আমাদের যে গ্রুপটা আছে ওই গ্রুপে দেখছি ম্যাক্সিমাম স্টুডেন্ট অনেকেই স্টুডেন্ট পেয়েছে যে আপনি আপনাদের এই সেমিস্টারের জন্য সম্ভব হচ্ছে না দেন সেকেন্ড অন্য সেমিস্টারের জন্য রেফার করা হয়েছে এই রিজন হচ্ছে একটাই যে অনেক অ্যাপ্লিক্যান্ট আবেদন করতে পারে সাতশোর মতো আমি অলরেডি বলেছি যে যার জন্য এইগুলো করেছে কিন্তু যারা পেমেন্ট করেছে মানে আমি আবার বলি যারা পেমেন্ট করেছে যে ফাইনাল ইয়ার জন্য ফাইনাল অফার লেটার পেয়েছে তাদের এই ক্ষেত্রে প্রবলেম নাই কারণ তারা অলরেডি এনরোলমেন্ট হয়ে গেছে তাদের একশো জনের ভিতরে তাদের এনরোলমেন্ট কমপ্লিট সুতরাং এখানে এখানে ভয় পাওয়ার কিছুই নাই আর আর যেটা বিষয় হচ্ছে ওদের প্রসেস চলতেছে মানে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার যে একটা প্রসেস থাকে সেই প্রসেসটা ওদের চলছে তো যত দ্রুত ওদের এই প্রসেসটা হয়ে যাবে আশা করি আপনার দ্রুত তত অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন এক্ষেত্রে আমি মনে করি কারো অরি হওয়ার কিছু নাই অরি হলে এতে আপনাদেরই লস অনেকে আছে আমাকে অনেক ভাই ব্রাদার লক দিয়েছেন গতকালকে রাত থেকে প্রায় অনেক মেসেজ পেয়েছে যেটা হয়েছে বাইরে যারা থাকে আপনারা অনেকেই জানেন রিজবি ভাই তো ওখানে জব করে তো জব করলে যারা বাইরে থাকে আসলে ম্যাক্সিমাম লোকজনই ব্যস্ত থাকে চাইলেই আপনি যে মেসেজ দিলেন কেন রেসপন্স করলেন নেস্টান এটা পসিবল হয়ে ওঠে না অনেক সময় রিজন হচ্ছে যে তার ব্যস্ততা নিয়ে ব্যস্ততা দেখে এবং আমাদের হেল্পও করে সে কিন্তু সবাইকে হেল্প করে খুবই হেল্পফুল মানুষ সুতরাং অরি হওয়ার কিছু নেই সে যত দ্রুত সম্ভব আপডেট অবশ্যই জানাবে এবং আমি যতটুকু সম্ভব বাই গ্রুপে যারা আছে মোটামুটি সবাই হেল্পফুল সুতরাং আপনাদের যদি আরও কিছু জানার থাকে কি কি বিষয় জানার আছে অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে জানাই ইনশাল্লাহ যত যতটুকু সম্ভব একদম পারফেক্ট ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব যতটুকু দ্রুত সময়ের ভিতরে আশা করি যদি ভালো লেগে থাকে আরও যদি ভালো তথ্য জানার থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট সেকশনে জানাবেন আর কী কী তথ্য জানার প্রয়োজন আছে থ্যাংক ইউ